জি আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক খুশি আছি এবং কতটা খুশি আছি এটা আমি আপনাকে বলে বোঝাইতে পারবো না জি জি অবশ্যই আপনি যে আমার থেকে প্রথম দিনে আসার পরে সাক্ষাৎকারটা নিয়েছেন আমার অবশ্যই মনে আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি চলুন আমরা প্রথম দিনকে সাক্ষাৎটা মানে আর কি দেখি দেখার পর আমি সেদিনকে খুব খারাপ অবস্থা আমার মনটা মরা ছিল আমি খুব বাজে অবস্থায় ছিলাম যা বলার মতো নেই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবু মুসা আমার বয়স ছাব্বিশ বছর পেশায় মাঠে কাজ করতাম আমার শরীরে আমার জীবনে একটা দুর্ঘটনা হয়েছে মাত্র মানে গত ষোলো মাস আগে ষোলো মাস আগে দুর্ঘটনা করে আমি আর কি সড়ক রাস্তায় যানবাহনে উঠেছি গাড়িতে উঠছি তো আই অতিরিক্ত জনগণের জ্ঞান জানা মারামারিতে মারামারি লেগছে এবং আমি মারামারির মধ্যে নিজের যান বাঁচানোর জন্য নিজেকে বাঁচানোর জন্য আমি একটি লাভ দিই লাভ দিয়ে আমাদের হাঁটুতে বড় আকারে টান লাগে এবং এর পা মশলা খায় ফুলে বড় হয়ে গেলে তো আবার এই হাঁটুতে মানে মশলা লাগার কারণে আমি দৌড়াইতে পারি না ওই মারামারির মধ্যে পড়ে গেছি গেন্দার মধ্যে পড়ে যায় মনে করেন যে জনগণে আমার গণগুলাই দিই আর পিঠে অনেক সমস্যা এবং নীল দ্বারা এখন খুব ব্যথা আর ওই ব্যথা ছাড়াই মাথা থেকে পা বাম সাইড আর লোকের মাথা থেকে মনে করেন যে পুরা হেড মাথা পুরা নীল দ্বারা এই পাশে বাম সাইড আমার নার্ভ আছে আমি গত তিন সপ্তাহ হইলো তিন থেকে চার সপ্তাহ আগে আমি এখন বিছনা থেকে উঠতে গেলেই আমার পুরো বাম সাইড মনে হয় যে নাই যেমন মানুষের বয়স্ক মানুষের যেমন সাইড পরে গেলে এক সাইড বাদ হয়ে যায় আমার মনে হয় কি সেরকম অনুভূতি আসে আমার মধ্যে যে আমার বাম সাইড নাই হয়ে যাচ্ছে আর নিজের কনফিউজ হয়ে যাচ্ছে মানে কেমরেই আমি নার্ভাস কেমরেই নার্ভাস নিজেকে কন্ট্রোলে রাখতে পারছে না তো স্যারের ভিডিও দেখলাম নেটে ইউটিউব থেকে ভিডিও দেখে আমি সফিউল্লাহ স্যারের সিরিয়াল দিই এবং এখানে আসি আসার পরে গত রাত্রে ভর্তি হয়েছি ইনশাল্লাহ দেখা যাক স্যারের টেস্ট দিয়েছিল টেস্ট রিপোর্ট দেখে আর ভর্তি নিয়েছে এখন সব কিছু স্যারের উপর খুব নার্ভাস হয়ে পড়ে আমি এমন মনে হয় সেরকম আপনি যেরকম বললেন উঠতে গেলে কিরকম লাগে উঠতে গেলে আসলে এমনই লাগে মানে বাম সাইড আমার সাথে নাই দেহর পুরো শরীরের বাম সাইড আমার সাঁতার নেই এবং আমি খুব কষ্ট অনুভব করি এবং এতটা অনুভব করি এই বয়সে এরকম সমস্যায় পড়লাম বিছনা থেকে উঠতে গেলে আমার বাম সাইড পুরো নাইয়ে গেছে এমনটাই অনুভূতি আসে নিজের মধ্যে মনে হয় যে মরে যায় এই জীবন রেখার কোনো লাভ নেই আমার নিজের বিশ্বাসটা আমি হারাই ফেলি এই স্থিতি শুনে আসি এই যে বয়সটা এই বয়সে ছোটাছুটি করে বেড়াবো দৌড়ায় বেড়াবো নিজে অনেক খেলাধুলা করছি আমার তো এই সমস্যায় গত ষোলো মাস আমি ভালো একজন ক্রিকেটার খেলোয়াড় ছিলাম ফুটবল খেললাম তো এই সমস্যায় পড়ে আমার সব কাজ তো দূরের কথা খেলাধুলা কিছুই নেই আমার জীবনে আমার শুধু ব্যথা বেশ আর এই চিন্তা আমার চিন্তা আমার মাথা তাছাড়া আমার মাথার কোনো চিন্তা নেই আমার ফ্যামিলি ব্যাপারটা নিয়ে অনেক কেয়ার করে এবং আমি তো কাজ করতেও পারি না এবং কাজ করতেও দেয় না আমার একটু খেয়াল রাখে এবং আমার ফ্যামিলি আমার বাপ যে অনেক ডাক্তারের কাছে পাঠাইছে এই জায়গায় আসার আগে আপাতত আমি আমার যতদূর মনে পড়ে বাংলাদেশে তেরো থেকে চোদ্দটা ডাক্তার দেখাইছি আমার সবটি ফাইল আমার ঘরে আছে এখানে নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে টেস্ট দিতে রিপোর্ট বেরোর জন্য আমি বাড়িতে ফাইলগুলো রাখে আছি কিন্তু ফাইল আমার ঘরে যে তারা বলছিল যে নীল দ্বারায় ওই যে মাঠটা দিছিল না বাড়িতে বাড়ি লেগে মানে একটা হার বসে গেছে আর পিটিওলে কিন্তু দাগগুলো পড়ছিল এই দাগগুলো ইনফেকশন করে মানে রক্ত জমাট হয়ে গেছে রক্তটা চলাচল করতে পারছে না প্রতিটা রগে রগে টান লাগে আর রগগুলো ফুলে শক্ত হয়ে থাকে ফুল বলতে আমার জীবন একদম নেই গেছে আমি এই বয়সে এরকম সিচুয়েশনে পড়বো জীবনে আমি ভাবতেও পারিনি আমার জীবনটা খুব সুশৃঙ্খল বলতে যার মধ্যে কোনো ভেজাল ছিল না আনন্দময় জীবন ছিল আমার আমি খুব ভালো ছিলাম এই দুর্ঘটনা করে আমার এই জীবন এই পজিশনে এসি ছিল এমন মনে হয় নিজেকে আর ধরে কন্ট্রোলে রাখতে পারি না নিজেই শেষ হয়ে যাচ্ছে তো শেষ বয়সে মানে আমি যেহেতু তেরো থেকে চোদ্দটা ফাইল আমার ঘরে আছে ডাক্তারের তাকে বড় বড় ডাক্তার দেখাইছি আমার বিশ্বাস হারাই গেছে যে আমি আর সুস্থ হইতে পারবো না স্যার এখানে আসার পরে স্যার বললে টেস্ট মানে দিছিল টেস্টের রিপোর্ট বেরোনোর পরে রিপোর্ট দেখে বলে যে শরীরে রক্ত নেই দুর্বল আর আপনার ভর্তি নিতে হবে ভর্তি বারো দিন থাকতে হবে বারো দিনে থাকেন ইনশাল্লাহ আপনার কত দূর কি হয় আপনার দেখা হবে যথাসাধ্য আপনার ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করবেন স্যারের কথা শুনে আমার কাছে একটা মানে আমি তো এই স্যারের প্রতি এমনি দৃঢ় বিশ্বাস নিয়ে আসি আমি ডিপিআরসিতে আসলে পরে আমি আল্লাহ দিলে অনেকটা সুস্থ আসব এবং ভালো ফলাফল আশা নিয়ে আসি আমার ভেতরে অনেক আশা আছে সবিউল্লাহ স্যারকে নিয়ে আমি তার ভিডিও দেখি আমি তার একটা ফ্যান হয়ে গেছি যেহেতু আমার ভেতরে রোগ সমস্যাটা আমার আমি বুঝি এর কারণেই স্যারের ভিডিও দেখতেছি অনেকদিন যাব আমি স্যারের ফ্যান মানে একটা ভিডিও ছাড়লে আমার না ফোনের মাধ্যমে চলে আসে আমি ভিডিও দেখলে আমার একটা বিশ্বাস অর্জন হয় স্যারের প্রতি সেই বিশ্বাসটুকু নিয়ে আমি এখানে আসছি যখন ভিডিওটা দেখলাম তখন আমার এরকমটাই মনে হলো যখন ভিডিওটা দেখি যে পরিস্থিতিতে পড়ে থেকে মানে আমার দিনটা এমনভাবে গেছে পড়া চব্বিশ ঘন্টায় আমার দিন আর দিন নেই আমার যে সুন্দর সুফল সুফল দিন সেগুলো একবারে বিষের মতো ব্যথাযুক্ত জীবনে আছে মানে আমার ব্যথা ছাড়া কিছু আমার ভেতরে নেই খাওয়া দাওয়া নেওয়া কোনো কিছু আমার মানে মাঝখানে নেই আমি শুধু ব্যথা আর বিষ এটাই আমার যন্ত্রণা এটাই আমার মাথায় তাছাড়া কোনো কাজ করে না হ্যাঁ ভাইয়া অবশ্যই আমি সুস্থ পেছনের দিন আসলে মনে রেখে লাভ নেই ওইটা যা প্রতিটি চলে গেছে চলেই গেছে এখন আমি অনেকটাই সুস্থ এখন যেভাবে সুস্থ আছি এই স্বাভাবিক জীবনটা নিয়ে যাতে সামনে আগাইতে পারে আমার সে চেষ্টা করতে হবে সেরকম স্বাভাবিকভাবে চলতে হবে ডাক্তার নিয়ম আফিক ডাক্তার যেভাবে নিয়ম দিতে আমার চলতে হবে সমস্যা আসলে এখানে আসার পরে আমার হিপ জয়েন্ট শোল্ডার এতটা ব্যথা ছিল এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আর কি চলে গেছে এখন স্বাভাবিকভাবে চলতে পারছি হাঁটুতে প্রচণ্ড ব্যথা ছিল এবং নীল দাঁড়াতেও ব্যথা ছিল সব কিছুই আপাতত এখন স্বাভাবিকে চলে আসছে অনেক ব্যথা বন্ত ব্যথা মুক্ত হয়েছে আমি আর এখন নিজেকেও অনেক খুশি মনে আছে নিজের মধ্যে একটা ফেনিক আছে ভালো স্বাভাবিক শরীর ফিরে পাইছি তো অনেকটাই আনন্দ ফিল করতেছি এখন অনেকটাই সুস্থ সবল অনেক শান্তি মনের মধ্যে আসছে আনন্দ ফিল করতেছি এজন্য স্পেশালি আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিবিআরসি হাসপাতাল এই মানে স্যারকে খুব শ্রদ্ধা জানাই এবং স্যারের ভিডিও দেখে অনেক দিন যাবত আমি দশ মাস যাবত এই ভিডিও দেখে তারপর এখানে আসি অনেক বিশ্বাস নিজের মধ্যে অর্জন করি এখানে গেলে আমি অনেকটা সুস্থ ইনশাল্লাহ বড় একটা আশা নিয়ে আসছি এবং সেরকম আশা নিয়ে ফেরত যাচ্ছি আমি স্যারকে যেভাবে বিশ্বাস করেছিলাম সেই বিশ্বাসটা এখানে এসে আমি মর্যাদা অর্জনটা করেছি এবং খুব ভালো চিকিৎসা পাই ফিজিওথেরাপি অনেক সুন্দর চিকিৎসা ট্রিটমেন্ট তো এখানে ট্রিটমেন্টে আমার অনেক সুন্দর ফলো আপ পাইছি যাতে অনেক ফলো আপ পাইছি এখানকার সবাই আসলে ফিজিওথেরাপিস্ট এবং ডাক্তার সিস্টার ক্লিনিয়ার সবারই ব্যবহার আসার খুব ভালো এবং এখানে আসার পরে আর কি ডাক্তার হসপিটাল বলতে অনেক অনেক জায়গায় গেলে পরে মনে হয় না যে একটা হসপিটাল হসপিটালে মন বসে না এখানে এসে সেরকম কিছু আমি আসলে মনের মধ্যে বোঝাইতে পারি না এটা কি আসলে হসপিটাল নাকি বাড়ি বাড়ি এবং হসপিটাল দুটোই তুলনায় এক করছি তো এখানে এসে কোনো প্রবলেম আমি ফিল করি নাই একদম ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এমনটাই মনে হয়েছে যে আমি আমার পরিবার যেমন একটা ছেলে অসুস্থ হইলে মা বাবা যেরকম খেদমত করে এখানকার থেরাপিস্টটা সেরকমভাবে সেবা যত্ন করছে থেরাপি দিছে অনেকটাই যত রুগী যত তাড়াতাড়ি সুস্থ সবলে ফেরত আনার চেষ্টা করে তারা মানে যত টাইমলি কম নিয়ে তারা খুব চেষ্টা করে মনোযোগ দিয়ে এর কাজ খুব ভালো অনেক উন্নত মানের চিকিৎসা এখানে মেন চিকিৎসা মনে করেন যে আপনার ফিজিওথেরাপি ফিজিওথেরাপি বাংলাদেশে চায়না সিস্টেমে থেরাপি তো এখানে খুব ভালো থেরাপি পাওয়া যায় বাংলাদেশের মধ্যে এরকম থেরাপিস্ট আছে এখানে থেরাপি ফিজিওথেরাপি চিকিৎসা ফলে আসলে আমার আগে জানা ছিল না আমি জানার পর পরে এখানে চলে আসছি আসার পরে ফিজিওথেরাপি অনুযায়ী আমি অনেক সুস্থতা অনুভব করছি তার আগে আমি অনেক অর্থোপেডিক ডাক্তারে দেখাইছি নয় থেকে দশটা ডাক্তারের ফাইল আমার ঘরে তো তাদের আমি দেখাইছি খালি শুধু মেডিসিন খাওয়া মেডিসিন খায় কমে থাকে এবং কমার পরে ওষুধ খাওয়া বাদ দিলেই ব্যথাটা আর কি বেড়ে যায় হ্যাঁ আমাকে দুই থেকে তিনটা doctor orthopaedic doctor medicine doctor আমার অপারেশন করার কথা বলেছে এবং অপারেশন ছাড়া যে আমি এখানে এত সুন্দর ট্রিটমেন্ট পাইছি অপারেশন ছাড়াই সুস্থ স্বাভাবিক শরীর মানে সুস্থ জীবন পাইছি ফিরে পাইছি এটা আমি অনেক খুশি অপারেশন ছাড়া যদি আমার সুস্থ লাগছে তো এখানে ফিজিওথেরাপির মাধ্যমে অপারেশন বাদে অনেকটা ভালো ট্রিটমেন্ট পাইছি এবং সুস্থ ফিরেছি অপারেশন ছাড়া এখানকার ফেরের বলতে সকলেই মানে এখানকার যেসব ডিপিআরসির হাসপাতালের যে লোকগুলো আর কি যারা কাজকর্ম করে দায়িত্ব পালন করে রাত দিন চব্বিশ ঘন্টা ডিউটি করে তাদের বন্ধুত্বটা এমন রিলেশনটা এমন তাতে মনে হয় না যে আমি এখানে পরের সাথে এসে আমি ট্রিটমেন্ট নিচ্ছি আমার বাসা ফেরে এসে আমি এক জায়গা নতুন কোনো জায়গা ট্রিটমেন্ট নিচ্ছি মনে হচ্ছে সব নিজের লোকই নিজের মতোই এখানকার লোকে ডিপিআরসির লোকের এত ভালো আচরণ ভালো ব্যবহার যা বলে বোঝানো যাবে না নিজের লোকের সাথে এই ব্যবহারগুলো পাওয়া যায় না যে এখানে আসার পরে ভর্তি হওয়ার পর ভর্তি দিয়ে স্যার ভর্তি দেওয়ার পর আমি কেবিনে ওঠার পরে আমার আশপাশে পাশের রুমে বা আমার সাথে ছয় থেকে সাতটা পেশেন্ট দেখেছি আমি আজকে ষোলো দিন যাবত এখানে ভর্তি ছিলাম তো আমার আশেপাশে পেশেন্টগুলো আমার থেকেও অনেক সিরিয়াস রোগী ছিল সিরিয়াস পেশেন্ট ছিল তারা অনেক ভালো চিকিৎসা ট্রিটমেন্ট পাইছে হয়তো কারো বিশ দিন লাগছে কারো পঁচিশ দিন কারো এক মাস প্যারালাইসিস রুগী হাঁটু ভাঙা হাড় ভাঙা সব রুগী ব্যথাগত ব্যথাও তো রুগী আছে তারা ট্রিটমেন্টে খুব ভালো ফলো আপ পাইছে এবং আমি আসার পরে সাত থেকে আটজন লোক আমি যাওয়াও দেখছি রিলিজ নিয়ে ডাক্তার রিলিজ লিখে দিয়েছে সে ক্লিয়ার মুক্ত হয়ে সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে সে ফিরে যাচ্ছে বাড়িতে সে খুব মনে আনন্দ খুব উল্লাস নিয়ে ডিপিআরসি থেকে বেরোচ্ছে খুব ভালো তাদের মতো তারা যেমন আনন্দ উল্লাস নিয়ে বের হয়েছে আমিও আজকে সেরকমটাই আনন্দ অনুভব করতেছি আমার ভিতরে ফিলিংস আসতেছে আমি আসলে ষোলো মাস যাবৎ এতটাই ভোগান্তরে ভুগেছি ব্যথা মুক্ত নিয়ে তো এখানে আসার পরে আজকে আমার সেরকমই লাগতেছে আমি দেখো যেরকম ষোলো মাস আগের জীবনটা ছিল আমার সেরকম ফিল আসছে আজকে আমার মধ্যে জি আমি এখানে আসে ভর্তি আছি দিনে আমার বাড়ি থেকে আমার বাবা এবং মা ফোন দিছে জিজ্ঞাসে বাবা তোমার শরীর কেমন আমি ফোনের মাধ্যমে বলেছি যে আমার শরীরটা একটু ভালোর দিকে আসছে তারা শুনে আলহামদুলিল্লাহ অনেক শুকর মানে আলহামদুলিল্লাহ বলছে এবং তারা অনেক খুশি অন্যান্য নয়টা দশটা ডাক্তার আমি দেখাইছি তাদের ওখানে ওষুধ খেয়ে এরকম আমি কোনোদিন আমার মা বাবারে বলতে পারি না আজকে আমার ভালো লাগতেছে কিংবা ওষুধ খাই কমতেছে এখানে আসার পর যখনই ফোন দিছে আমি ফোনে বলেছি যে মা আমি খুব ভালো আছি আমার কমতেছে ব্যথা মুক্ত হচ্ছে আস্তে আস্তে তারা খুব আনন্দ তাদের তাদের মনটাও খুব ভালো লাগছে মা বাবার মন আসলে বুঝেন তো ফল যদি সুখী হয় তাহলে তাও সুখী মাকে বলাই ধরে বলবো আমি অনেক খুশি আজকে আমার এই জীবনে আর মা বাবার জন্য আর কি আবার এই জীবন সুন্দর স্বাভাবিক জীবন আমি চিকিৎসার মাধ্যমে বের করতে পারছি খুব ভালো লাগতেছে আজকে আমি অবশ্যই বলবো মাকে যেন স্যারের জন্য দোয়া করে স্যার আমার মতো আরও হাজার রুগী লাখো রুগী সে সেবা করতে পারে আল্লাহ তার হায়াত দিক দান দান করুন এবং সে আমার মতো হাজার রুগী ট্রিটমেন্ট দিক সুস্থ থাকুক আমি তাদেরকে আমার মতো যারা ব্যথা বিষ নিয়ে ভুগছেন তাদেরকে আমি আসলে বলতে চাই তারা যদি এরকম কেউ যদি ব্যথা বিষ দশ বছর পাঁচ বছর পনেরো বছর এবং দুই চার বছর দুই চার মাস এরকম বিষ ব্যথা নিয়ে আপনারা ভুগে থাকেন তাহলে আপনারা সরাসরি ঢাকা শ্যামলী ডিপিআরসিতে হাসপাতালে ভর্তি ভর্তি বলতে আসে ডিপিআরসিতে ডাক্তার শফিউল্লার সাথে সাক্ষাৎ করুন শফিউল্লাহ প্রধান স্যার অনেক ভালো ট্রিটমেন্ট দেয় এবং তার এখানে মেন চিকিৎসা ফিজিওথেরাপি ফিজিওথেরাপির মাধ্যমে আপনারা যতবার ব্যথা বিষ নিয়ে আসেন আমি বলতে পারি ইনশাল্লাহ আপনারা ভালোই যাবেন সুস্থ স্বাভাবিক শরীর নিয়ে আবার দেশে ফিরতে পারবেন নিজের বাড়ি ফিরতে পারবেন ইনশাল্লাহ প্রথমে যে অবস্থায় আমরা এখানে রোগী ভর্তি করছি সেই সময় আমাদের রোগীর অবস্থা খুব খারাপ ছিল সারা শরীর ব্যথা বিষ ছিল একদম অচল অবস্থায় ছিল ইনশাল্লাহ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আজ ষোলো দিন ষোলো দিনের মধ্যে মোটামুটি রুগীটা প্রায় সুস্থ এই জন্য আমি আজকে আসছি রুগীটাকে রিলিজ নেওয়ার জন্য নড়াচড়া করতে পারতেছে এবং ইনশাল্লাহ সে এখন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছে এতটুকু আশাবাদী যে স্বাভাবিক জীবনে ফিরে আসছে এই স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাবো কেননা তার হাতের ছোঁয়া পেয়ে আল্লাহ তালার অশেষ রহমতে আমরা সুস্থ হয়ে উঠতে পারছি আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছি আমাদের রুগীকে নিয়ে এর আগে আমরা অন্য জায়গায় প্রায় অনেক টাকা নষ্ট করছি অনেক জায়গাতে গেছি শেষ পর্যন্ত এখানে এসে আমরা আরোগ্য লাভ করতে পারছি এখানে এসে আমরা সুস্থতা বোধ করছি এটা এই কর্তৃপক্ষ এখানে যারা ম্যানেজমেন্টে আছে সবাই তাদের শ্রম দিয়ে এদের অক্লান্ত পরিশ্রম দিয়ে আমাদের সেবা সুস্থতা করার জন্য আমার পক্ষ থেকে তাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ পাক যাতে সবাইকে তাদের হেফাজতে রাখুক এখানকার ম্যানেজারের সঙ্গে আমি আলাপ করছি যেখানে গেছি যেখানে গেছি সবার সঙ্গে ফোনের মাধ্যমে হোক আমি ডাইরেক্ট ফেস করে হোক সবাই সবার সঙ্গে ব্যবহার ভালো হয়েছি যেখানে যতটুকু প্রয়োজন আমরা যেটা চাইছি দূরতে আমাদের সেটা সরবরাহ করছে আমাদের সহযোগিতা করছে আমাদের সাহায্য করছে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ও রিহা ফিজিও স্পেশালিস্ট ডিপিএসসি হাসপাতাল শ্যামলী রিং রোড আমি এখন যে রুগীর ব্যাপারে কথা বলবো যেটা আপনারা অলরেডি দেখছেন যে আমাদের একজন ইয়াং রুগী জনাব মুসা সাহেব বয়স ওনার আনুমানিক ২৬ বছর বয়স উনি কিন্তু শারীরিকভাবে দীর্ঘদিন আগে উনি আঘাত পেয়েছিলেন মারামারিতে উনি প্রচণ্ডভাবে ওনাকে মেরেছিল কোনো একটা কারণে তো এই যে ফিজিক্যাল অ্যাসার্ট এবং পাশাপাশি ওনার দীর্ঘদিন বিভিন্ন অটিমিউন ডিসঅর্ডার উনি ভুগতেছিলেন বিভিন্ন আর্থ্রাইটিস রোগে ভুগতেছিলেন এবং ফিজিক্যাল অ্যাসাল্টের কারণে ওনার ইন্টারনাল অর্গানগুলো অনেক ড্যামেজ হয়েছে ওনার স্পাইন মেরুদণ্ডের অনেক সমস্যা হয়েছে মাসেল ইঞ্জুরি হয়েছে হাড় এবং জোড়া ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল উনি আমাদের কাছে ঘাড় ব্যথা নিয়া এবং ঘাড় থেকে ব্যথা হাতে যেত ওনার কোমর ব্যথা এবং কোমর থেকে ব্যথা পায়ে যেত হাঁটু ব্যথা এবং প্রতিটা জোড়ায় জোড়ায় শরীরের ব্যথা মাংসপেশি ব্যথা এবং মানসিক সমস্যা নিয়ে উনি আমাদের কাছে আসেন এবং ওনা ওনার ডায়াগনোসিসে আমরা সিভিয়ার ইনিমিয়া পাই পাশাপাশি যেমন হিমোগ্লোবিন লেভেলটা অনেক কমে গিয়েছিল এবং ওনার ওই যে অ্যাসাল্টের কারণে মানে উনি যে মায়ের খেয়েছিলেন ফিজিক্যালি আঘাত পেয়েছিলেন তার কারণে ওনার বিভিন্ন সমস্যা একসাথে দেখা দিয়েছিল তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন ডিপিআরসি একটা মাল্টিডিসিপ্লিনারি টিম হসপিটাল এখানে আমরা রিহ্যাব ফিজিও চিকিৎসার মাধ্যমে চিকিৎসা করে থাকি আমাদের ধর্ম মেডিসিন স্পেশালিস্ট আছেন যে ডক্টর সাহেব এখানে বসেন উনি এবং আমার যৌথ অ্যাসেসমেন্টে আমরা ওর মূল রোগগুলো ডায়াগনোসিস করি উনি ওনাকে দুই ব্যাগ ব্লাডও দেন পাশাপাশি আমরা রিহা ফিজিও চিকিৎসা করি যার ফলশ্রুতিতে ডিপিআরসি হাসপাতালে আপনারা দেখতে পাচ্ছেন যে রুগীটা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসছে আলহামদুলিল্লাহ ওনারা রুগী নিয়ে হতাশ হয়ে গিয়েছিলেন ওনারা এই রুগী নিয়ে কি করবেন আরেকটা প্রবলেম হচ্ছে রুগী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল ছিল মানুষ অনেক হেল্প করতেছিল কিন্তু হেল্প করলো কি হবে রুগী তো বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরতেছিল কিন্তু কোনো রেজাল্ট আসতেছিল না তো এই যে টিম ওয়ার্ক আমরা এখানে একটা আমরা বলি অন্যান্য ডাক্তার সাথে আমরা একসাথে কাজ করে এই কাজগুলো করি আমাদের সাইকিয়াট্রিস্ট আছে ডিপিআরসিতে nephrologist kidney specialist medicine specialist cardiologist skin এবং gynae specialist skin venereal disease specialist হতে শুরু করে সকল ডিসিপ্লিনারি ডাক্তাররা আমরা যখন যেই রুগীর মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ প্রয়োজন হয় আমরা একসাথে বসে চিকিৎসাটা দিই তো মহান রব্বুল্লা আলমিন ওনাকে সুস্থ করেছেন আমরা রব্বুল্লা আলমিনের কাছে আমরা সবাই আসুন কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা ওনাকে বেশি বেশি সেজদা দেওয়ার চেষ্টা করি এবং আমরা আমাদের রুগীদের ব্যাপারে আরো ক্লিয়ার ডায়াগনোসিসে মনোযোগ দিই ক্লিয়ার ডায়াগনোসিস না হলে যেটা হবে আপনার বিভিন্ন জায়গায় থেরাপি দিবে আকুপাংচার করবে এই করবে সেই করবে হ্যাঁ কোনো রেজাল্ট আসবে না এই জন্য আমাদেরকে কি করতে হবে একসাথে সবাই স্পেশালিস্ট একটা টিম ওয়ার্কের মাধ্যমে একটা কনসালটেন্সি টিম ওয়ার্কের মাধ্যমে কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা চিকিৎসা সেবা দিতে হবে এবং মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ না হলে আসলে কোনো ভালো রেজাল্ট পাওয়া যায় না যেটা উন্নত বিশ্বে অহরই ডাক্তাররা এইভাবেই করে আসছেন তো সবাই ভালো থাকবেন মাহে রমজানের আবারও শুভেচ্ছা সবাই আমাদের জন্য ডিপিআরসির জন্য দোয়া করবেন স্পেশালি আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম